আমার ভিডিওটি চুজ করার জন্য ধন্যবাদ আজকে আমরা দেখব ব্যাট থ্রি সিক্সটি ফাইভে কীভাবে ফুটবল ম্যাচ আপনি খুব সহজেই জিততে পারেন কারণ কিছুদিন পর আমরা সবাই জানি যে world cup football world cup দু হাজার আঠারো আসতেছে মেবি ঈদের দুই দিন আগে তো আগে থেকে একটা জিনিস বলে রাখি আপনি এখানে সবগুলো ম্যাচ জেতার জন্য আপনাকে যদি আপনি ভালো অ্যামাউন্টে খুব বড় অ্যামাউন্টে খেলতে পারেন তাহলে খুব সহজেই আপনি সবগুলো ম্যাচ জিততে পারবেন কোনো সন্দেহ ছাড়া একদম শিওর কিছু ম্যাচ আছে হ্যাঁ, এবং এগুলো আপনি জিতবেনই যেভাবেই হোক তো এটাতে খেলার জন্য আপনি একটু ভালো অ্যামাউন্ট ধরেন মোটামুটি একশো বা দুইশো ডলারের মতো যদি অ্যাফোর্ড করতে পারেন তাহলে খুব সহজেই আপনি জিততে পারবেন মানে ভালো একটা অ্যামাউন্ট পাবেন তো আমরা এটার বিস্তারিত দেখব তো তার আগে আমি কিছু কথা আপনাদেরকে বলে রাখি যে আপনাদের যদি ভেরিফাই করা অ্যাকাউন্ট না থাকে তো আপনি আমাদের থেকে অ্যাকাউন্ট কিনতে পারেন তো আমাদের থেকে অ্যাকাউন্ট কিনলে আপনি নিচে যে নাম্বারটা দেওয়া আছে সাইটে যে নাম্বারটা দেওয়া আছে সেখানে যে কোনো সময় ফোন করবেন আপনি ফুল ভেরিফাই করা অ্যাকাউন্ট পাবেন ফিফটি পার্সেন্ট পেমেন্ট আপনি আগে দিবেন ফিফটি পার্সেন্ট পেমেন্ট আপনি অ্যাকাউন্ট পাওয়ার পরে দিবেন সেটা করা হইতেছে কারণ আপনার যারা আমাদের পুরানো পুরাতন মানে ক্লায়েন্ট আছে যারা আমাদের থেকে আগে নিয়েছে তাদের সাথে এরকম করতে হয় না কিন্তু যারা নতুন আছে তাদের জন্য তাদের সুবিধার জন্য কারণ আমাদের দেশের লোকজন তো বিশ্বাস করতে পারে না ভালো জিনিস বিশ্বাস করে না খারাপ জিনিসে গিয়েই ধরা খায় যাই হোক কথা না বাড়িয়ে আপনার এই পাশে যে নাম্বারটা দেওয়া আছে এখানে কল করতে পারেন খুব অল্প দামে আপনি অ্যাকাউন্ট পাবেন সাথে আপনি আরও অনেক ভিডিও পাবেন টিউটোরিয়াল ভিডিও পাবেন যে ভিডিওগুলো আপনি দেখলে এই এখানে কিভাবে লগ করতে হয় কীভাবে টাকা ঢুকাইতে হয় কোত্থেকে আপনি ডলার কিনবেন আপনার ডলারটাকে কিভাবে আপনি বিকাশে নিয়ে যাবেন সম্পূর্ণ একটা টিউটোরিয়াল ভিডিও বানানো হয়েছে ভিডিওটা দেখলে আপনি সবই শিখে যাবেন ব্যাট সিক্সটি ফাইভ কী তারপর আরেকটা জিনিস বলে রাখি আপনারা যদি এটা সম্পর্কে কিছু না জানেন বা না বুঝতে পারেন তাহলে এগুলোতে আপনারা যায়েন না কারণ আমরা কখনো চাই না আমাদের দেশের টাকা বাইরের কোথাও চলে যাক তো আপনি যদি ভালোভাবে বুঝেন বা শিখতে পারেন শেখার ক্ষমতা আছে তাইলেই আপনি এগুলোতে যাবেন আর নয়তো আপনি এসবে যায়েন না যা কথা না বাড়িয়ে আমরা এখন দেখে নিই কীভাবে আপনি খুব সহজে ফুটবল ম্যাচগুলো জিততে পারবেন তো যেমন ধরেন এই যে প্রথমে প্রথম ম্যাচটা হচ্ছে চোদ্দো জুন রাশিয়া এবং সৌদি আরবের তো ধরেন আমরা এই ম্যাচটাই খেলবো তো এটাতে টিপ দিলাম অ্যান্ড আমরা দেখি এই যে দেখেন এখানে একটা অপশন আছে ডাবল চান্স ডাবল চান্সের মানে হচ্ছে আপনার টিম জিতলেও আপনার ড্র হইলেও আপনার যদি জিতে সেটাও আপনি পাবেন যদি এই ম্যাচ ড্র হয় তাইলেও আপনি পাবেন এখানে এই যে এক হইতেছে রাশিয়া এবং দুই হইতেছে সৌদি আরব আর এটা হচ্ছে এক্স হইতেছে ড্র আপনি যদি এটা নেন খালি ড্র খালি ড্র হইলে আপনি পাবেন এখন আমরা খেলবো ডাবল চান্সে ডাবল চান্স হইল এক এই যে এক অথবা এক্স আমরা জানি এক মানে হচ্ছে রাশিয়া এবং এক্স মানে হচ্ছে ড্র এই যে এটা এক অথবা এক্স মানে ড্র হইলেও আপনার জিতলেও আপনার আর আমরা দেখি এখানে যদি আমরা টিপ দিলাম এই যে অপশন আসলো এই যে আসলো এখানে যদি আমরা একশো ডলার দেই একশো ডলার একশো ডলার যদি দেই তাহলে আমাদের রিটার্ন আসতেছে ছয় ডলার কারণ এটা শিওর এটা এই ম্যাচটা শিওর ড্র হবে অথবা জিতবে রাশি এটা তো জানাই আছে অ্যান্ড এক্সাম্পল ধরেন আপনি এখানে এক হাজার ডলার দিলে আপনি বাষট্টি ডলার একদম শিওর পাইতেছেন এটা কোনো চান্স নেই সৌদি আরব এই ম্যাচ জিততেই পারবে না কোনোভাবেই হোক তো এরকম এইখানে অনেক অসংখ্য ম্যাচ আছে কিছু কিছু ম্যাচ আছে যেখানে আপনি বেশি পরিমাণে পাবেন এমনও কিছু ম্যাচ আছে তো আমরাগুলো দেখতেছি যেমন এখানে দেখেন এই যে আর্জেন্টিনা আয়ারল্যান্ড এই ম্যাচটা দেখেন এই ম্যাচটা যে যদি আপনি এরকম নেন এখানে যদি আপনি দুইশো ডলার দেন এরকম টু হান্ড্রেড ডলার তাহলে আপনি পনেরো ডলার পাবেন তার মানে আর্জেন্টিনা জিতলেও আপনি পনেরো ডলার পাবেন খেলাটা ড্র হইলেও আপনি পনেরো ডলার পাবেন তো এটা হচ্ছে খুবই সহজ একটা সিস্টেম যেটা দিয়ে আপনি সবসময় জিততে পারবেন কোনো সন্দেহ নেই ভালো ভালো যে নর্মাল যে ম্যাচগুলো আছে সেইগুলোতে আপনি যদি বিগ অ্যামাউন্টের খেলতে পারেন তাহলে সহজেই আপনি একটা অ্যামাউন্ট জিতে নিয়ে আসতে পারবেন আর যেগুলোতে আপনার খুব বেশি কনফিডেন্ট থাকবে সেগুলো তো আপনি উইনেই খেলতে পারেন তো যাই হোক আর আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি আপনারা অনেকেই বিভিন্ন জায়গা থেকে অ্যাকাউন্ট কিনতেছেন বলতেছেন আপনার অ্যাকাউন্টগুলা আবার ব্যাক নিয়ে যাইতেছে ডলার সহ হ্যান ত্যান বিভিন্ন কিছু বলতেছেন সেটা কী জন্য হইতেছে আসলে বুঝতে পারতেছি না তবে আপনাদেরকে জানা উচিত যে এই অ্যাকাউন্টগুলো কেনার পরে আপনি ইমেল পাসওয়ার্ড সবই চেঞ্জ করতে পারবেন এবং এই চেঞ্জগুলোর সিস্টেমগুলো আপনাকে জানতে হবে তো আপনি যদি আমাদের থেকে অ্যাকাউন্ট কেনেন নিচে যে নাম্বারটা দেওয়া আছে বাম পাশে ওটাতে ফোন করেন আপনি সাথে যে ভিডিও পাবেন বা যে জিনিসগুলো পাবেন সেইগুলোতে দেখানো আছে এইসব অ্যাকাউন্ট আপনি কীভাবে ইমেল চেঞ্জ করবেন কিভাবে পাসওয়ার্ড চেঞ্জ করবেন কি কি করবেন সব কিছু এখানে ডিটেলে দেখানো আছে তো ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ